শুরুতে ক্রিকেট বর্তমান বোর্ড আদালতের সবুজ সংকেত পেয়েই দুই সালের নির্বাচন করেছিল তাই বিসিবির বর্তমান কমিটি অবৈধ নয় দাবি করলেন সভাপতি নাজমুল হাসান ক্রিকেটের নামে সাবের হোসেন চৌধুরীরা ভণ্ডামি করছেন অভিযোগ তার এদিকে বাহাত্তর ঘন্টায় লিগেল নোটিশের জবাব না পাওয়ায় আইনি পথে হাঁটার ইঙ্গিত বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিকের তবে বিসিবি প্রধান জানিয়েছেন আগের গঠনতন্ত্রে ফিরে যাওয়ার উপায় নেই তাই জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি বোর্ড কোন গঠনতন্ত্রে হবে বিসিবির আগামী নির্বাচন জটিল এই প্রশ্নের আগে গত নির্বাচনের অনেক সমীকরণেরই ফয়সালা যে বাকি এনএসসির সংশোধিত গঠনতন্ত্রে দু সালে নির্বাচন হয় গত ২৬ জুলাই সেই সংশোধনকে অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিষয়ে আপিল নিষ্পত্তি করে দেয় সুপ্রিম কোর্ট তারই প্রেক্ষিতে আগামী দুই অক্টোবর ইজিএম e না করার আহ্বান জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানকে চিঠি দেন সাবের হোসেন চৌধুরী আইনি নোটিশও পাঠান বাদী মোবাশের হোসেন কিন্তু বেঁধে দেওয়া সময় তিন দিনে কোনো উত্তর দেয়নি ক্রিকেট বোর্ড মানে এটা তো কোর্ট থেকে আমাদের কিছু বলেনি তো এখন একজন চিঠি দিয়ে বলে দিবে বন্ধ করতে আমরা বন্ধ করে দিব একজন লিডিগুলাস নোটিশ পাঠাবে আমরা বন্ধ করে দিব জবাব না পাওয়ায় আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিকের আমরা লিগাল নোটিশ দিয়েছিলাম সেখানে বাহাত্তর ঘন্টা সময় দিয়েছি সেই সময় যেহেতু পার হয়ে গেছে আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আশা করি নেক্সট উইকের মধ্যে আমরা আইনি পদক্ষেপ নেব বিসিবি বলছে পুরনো গঠনতন্ত্রে ফিরে গেলে আইসিসি নির্দেশনা অমান্য হবে দশ অক্টোবর আইসিসি সাধারণ সভায় প্রতিনিধিত্বই করতে পারবে না বাংলাদেশ তবে রায়ে যে এনএসসি পাশকৃত গঠনতন্ত্রকে অবৈধ বলা হয়েছে সেটি এড়িয়ে গেলেন নাজমুল আমরা হলাম ফুললি ভ্যালিড কারণ তাদের নির্দেশনায় কিন্তু আমরা ওই কনস্টিটিউশনে আমরা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যেটা আইসিসির থেকেও অ্যাকসেপ্টেড যারা মামলা করেছেন তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন নাজমুল হাসান সাবর হোসেন চৌধুরী উনি আমাকে চিঠি দিয়েছিলেন আগে একটা এজিএম করি না কেন মোবাশের সাহেবকে আমি টকশোতে কয়েকবার বলতে শুনেছি এজিএম করে না এজিএম করে না দেখলেন তো এগুলো ভন্ডামি বলি আমি মনে করি এসব আমার পছন্দ না এই যে এখন এজিএম ডাকলাম সাথে সাথে তারা এজিএম বন্ধ করার জন্য হুলস্থুল করছে ওদের অবজেক্টিভ কিন্তু এগুলা কিছু না অবজেক্টিভ অন্য এগিয়ে আসছে নির্বাচনের সময় তারও আগে ইজিএম e এজিএম তবে আইনের মার প্যাচে শেষ তক কোন পথে ক্রিকেটের অভিভাবক সংস্থা সামিউল টিটু চ্যানেল টোয়েন্টি ঢাকা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হলো মিশন প্রথম দিন শেষে দুশো পঁচাশি রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ বাংলাদেশ ইনিংস ঘোষণা করে সাত উইকেটে তিনশো ছয় রানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ এক উইকেটে তুলেছে একুশ রান বেনুনির উইলমোর পার্কে উদ্বোধনী জুটিতে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার কিন্তু দলীয় দশ রানে অবসরে যান তামিম ইকবাল চৌত্রিশ রান করে দলীয় চুরাশি রানে প্যাভিলিয়নে ফেরেন ইমরুল কায়েস সম্মুখে ফিরতে হয় তেতাল্লিশ রানে তৃতীয় উইকেটে একশো উনিশ রানে জুটি গড়েন মুমিনুল হক ও মুশফিকুর রহিম ব্যক্তিগত আটষট্টি রানে ফেরেন মুমিনুল ঠিক তার পরের বলেই মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করে হ্যাট্রিক সম্ভাবনা জাগান স্বাগতিক মাইকেল কোহেন বাংলাদেশ অধিনায়ককেও আউট করেন কোহেন তেষট্টি রান আসে মুশফিকের উইলো থেকে দলীয় দুশো বিশ রানে আউট হন লিটন দাস ব্যক্তিগত আঠারো রানে কাটা পড়েন মেহেদি মিরাজ অর্ধশতক তুলে অপরাজিত আছেন সাব্বির রহমান এদিকে অবশেষে নিরাপত্তা ছাড়পত্র পেলেন পেসার রুবেল হোসেন রাত একটায় জোহানসবার্গের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বাংলাদেশ পেসার এর আগে দল দক্ষিণ আফ্রিকায় উদ্দেশ্যে ঢাকা ছাড়লেও বিমানবন্দরে আটকা পড়েন রুবেল দক্ষিণ আফ্রিকান ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ায় বিমানে উঠতে পারেননি বাংলাদেশ পেসার গেল কদিনে কয়েক দফায় রুবেলের নিরাপত্তা ছাড়পত্র ইস্যুতে চিঠি চালাচালি করে বিসিবিও ক্রিকেট সাউথ আফ্রিকা অবশেষে গতকাল দুপুরে রুবেল হোসেনের নিরাপত্তা ছাড়পত্র ঢাকায় পাঠায় দক্ষিণ আফ্রিকান ইমিগ্রেশন কর্তৃপক্ষ